everyone, this is Miss Ravati Bhattacharya back with another lesson. So, as আমি pronunciation hack নিয়ে একটা সিরিজ বানাচ্ছিলাম যে টোটাল A টু Z প্রত্যেকটা দিয়ে আমি একটা করে হ্যাক আপনাদেরকে শেখাবো যেন যারা বিগিনার আছেন তারা ইজিলি আপনাদের প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে পারেন অ্যান্ড ইজিলি বুঝতে পারেন যে প্রনাউন্সিয়েশনটাতে আরও কিভাবে কাজ করা যায় অ্যান্ড ইজিলি শেখা যায় সো ইয়াস হিয়ার আমি আজকে প্রনাউন্সিয়েশন হ্যাকের আরেকটা লেসন নিয়ে চলে এসেছি আগের লেসন দুটো যদি চেক না করে থাকেন go and check out that videos because সেখানে কিন্তু আমি এ অ্যান্ড বি এ দুটো দিয়ে একটা হ্যাক শেয়ার করেছিলাম সো সেই হ্যাকগুলো দেখলে আপনারা সি যে হ্যাকটা আছে সেটা আরও ইজিলি বুঝতে পারবেন well so let say so এখানে আমি লিখে দিয়েছি যে C usually silent after S or before I E and Y so what does it mean এর মানে হচ্ছে যে সি যে লেটারটা আছে যে সি লেটারটা কখন বেসিকলি সাইলেন্ট হয় ইংলিশে আমরা যখন কথা বলি তখন অনেকগুলো লেটার আমরা আসলে বুঝতে পারি না যে কখন সাইলেন্ট হবে অথবা কখন প্রনাউন্স করতে হবে সো একটা ইজি হ্যাক সি এর জন্য আমি যেটা দেখাচ্ছি যে ইউজুয়ালি যখন এস এস এর পর হচ্ছে সি লেটারটা আসে কিংবা আই এর আগে অথবা ই e এর আগে অথবা ওয়াই তার আগে সি লেটারটা থাকে তখন সেটা সাইলেন্ট হয়ে যায় ওয়েল আমি দু একটা এক্সাম্পল দেখাবো দেন আপনারা আমাকে কমেন্ট সেকশনে বাকি এক্সাম্পলগুলো লিখে জানাবেন সো এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমি এখানে হচ্ছে ফোনেমিক সিম্বলেও আপনাদের জন্য প্রোনাউন্সিয়েশনটা লিখে দিয়েছি যেন আপনারা সবাই প্রোনাউন্সিয়েশনটা বুঝতে পারেন so just look at this M U S C L E এখানে এস এর পরে সি আছে আছে রাইট সো বাট প্রোনাউন্সিয়েশনে কিন্তু সিটা সাইলেন্ট হয়ে যাচ্ছে Well, so look at this. m u s c l E so what we can see here এখানে আমরা দেখতে পাচ্ছি যে S, এস এর পরে কিন্তু C আছে। বাট এই যে আমরা যখন প্রোনাউন্সিয়েশনটা দেখব, প্রোনাউন্সিয়েশনে আমরা যদি দেখি, তাহলে এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে মাসো মাসো এখানে সিটা কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে এখানে প্রোনাউন্সিয়েশনে ফোনেমিক সিম্বলে আমরা কিন্তু কোনো সি এর প্রনাউন্সিয়েশন দেখতে পাচ্ছি না সো ইয়াস এটা একটা ইজি হ্যাক যখনই আপনারা দেখবেন এস এর পর সি আছে তখন সেটাকে সাইলেন্ট করে দিবেন অ্যান্ড প্রনাউন্সিয়েশনটা এরকম এস এর মতোই থাকবে it's like muscle muscle well next আমি আরেকটাতে চলে যাচ্ছি এটা খুব কমন একটা ওয়ার্ড আমরা মোটামুটি সবাই এই ওয়ার্ডটা জানি সিজেস রাইট এই যে এখানে কিন্তু সি আই এর আগে আছে সো আমি কিন্তু ফার্স্ট যে স্লাইডটা ছিল সেখানে আমি অলরেডি বলেছিলাম যে আই এর আগে যদি থাকে আই আই এর আগে যদি সি থাকে তাহলে সেটা সাইলেন্ট হয়ে যাবে সো এখানেও আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে আই এর আগে সি আছে সো এটা সাইলেন্ট হয়ে যাবে অ্যান্ড দ্য প্রোনাউন্সিয়েশন বলবে scissors এখানে আমি phonemic symbol দিয়ে দিয়েছি অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল খুব ইজি অ্যান্ড কমন একটা word signs রাইট signs এটাও আমি phonemic সিম্বল আপনাদের জন্য লিখে দিয়েছি লুক at দিস signs এখানেও কিন্তু i এর আগে সি আছে অ্যান্ড এটা সাইলেন্ট আমরা এখানে সি এর কোনো pronunciation কিংবা উচ্চারণ দেখতে পাচ্ছি না সো খুব ইজি একটা হ্যাক দিয়ে আমরা কিন্তু এভাবে সাইলেন্ট লেটার কোথায় কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে কিংবা করতে হবে না সেগুলো শিখে ফেলতে পারি অ্যান্ড যারা বিগিনার আছেন আপনারা কিন্তু অনেকগুলো ওয়ার্ড এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবেন অ্যান্ড এই হ্যাকটা অ্যাপ্লাই করবেন so yes that's all for today see on the next lesson take care আসসালামু আলাইকুম